আসসালামু আলাইকুম আবার আসলাম সেই বিশু মামুর কাছে বিশু মামুর মুখের থেকে তার গান শুনবো এই গানটি হচ্ছে এলাকায় বলে ধোয়া গান আর কি এটা হচ্ছে উনিশশো সালের গান ঠিক আছে অনেক পুরাতন গান দেখি বিশু মামুর কাছ থেকে আজকে আবার সেই গানটাই আমরা শুনবো রহমান রাহিম নতুন একার দাড়ি আমি সবাই বোজার করি সন্ধ্যের আটানো ধনে হইলাম যে দান দড়ি দলে গেলাম ধদুর বাড়ি কবালে যে যুগ হইল না বাগল হইয়া ঘুরি আমি ওই যুগে যে মরি মাত মারা মন্দি বলে রে ঝালাক ধীর মুদারি নতুন একখান দাঁড়ি আমি ধবাই বোজার গড়ি সন্ধ্যার দো আটানো ধনে হইলাম দান দড়ি দলে গেলাম ধদুর বাড়ি কবালে দে ঝুঁক হইল না বাগল হইয়া গুড়ি আমি ওই দুঃখেতে মরি মাত মারা মন্দি বলে রে ঝালাকদের মোদারি এই হরির একটু বেটা হোমন্দে বড় ঢেটা হরির বিটি উইটা বলে দুর্গলামের বেডা বেটা তোর মুখে মারবো দাদা ঘরে আদে দুব্বা নারী দেয় না বানির লোডা ওদের রাত দিন বারে খোটা ঘর দামো দাদে দন থাকে রে ধালা ধনে মোটায়া এই ঘর দামো দা দদ থাকে বাইরা বলদের মতো আটু ভাঙ্গা বইতে থাকে বাইরা ব্যাঙের মতো আমি দেখা হইলাম হদ দিন গেলে নিগাদ নিবে গাম গড়া দেও গদ আমি হইনা হইলাম হদ ঘর দাম দাদে দন থাকে রে ঝালা মাগের মতো এই ঘর দাম দাদ থাকে বাইরা বড়দের মদ আটু ভাঙ্গা বইতে থাকে বাইরা ব্যাঙের মতো আমি দেখা হইলাম হদ দিন গেলে নিগাদ নিবে গাম গড়িয়া দেও গদ আমি হইনা হইলাম হদ ঘর দাম দাদে দন থাকে রে ধালা মাগির মদয় ধোদুর বাড়ি গেলে আমার মুরগিটা দেয় ধেরে লম্বা একখান গোডা দিয়া ঝাপটা বাড়ি মারে মুরগি বলাই যায় ঝারে ফ্যান গো দুরান্দা নিয়া দেয় জামার উরে বাবা যে বহুদিন বরে আমার ধরম ধরম ঘরে যাই রে দোদা বোলা মানে রে মুরগি দিতে ধরে ঘর দাম দা দদ বলতের বোধ ঘর আর দা বন্ধ করো তোর বাড়ি গেলে আমার মুরগিটা দেয় ধেরে লম্বা একখান গোটা দিয়া ঝাপটা বাড়ি মারে মুরগি বলায় যায় আধারে ভ্যান গো দুরান্দা নিয়া দেয় জামাই রুড়ে বাবাই রে বহুদিন পরে আবার ধরম ধরম গড়ে আবার লজ্জা লজ্জা গড়ে দাইরা দোদা বোলা বানে রে মুরগি দিতে ধেরে ওই দিন